জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সে তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি যে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি ছিলে না ছিল না আশা তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা তুমি ছিলে না ছিল না আশা তোমায় পে আশা বেঁধেছে বাসা ফোটালে আমার মুখে সুখের ভাষা ও মনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সে তুমি আমার তোমারে খুঁজে পেয়েছি এ জীবনে যারে চেয়েছি তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় তুমি রাঙা বধু তুমি নয়নে নয়নে শুধু প্রাণের প্রিয় তুমি রাঙা জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়ে জীবনে যারে চেয়েছি